বিএনপি নিজের ভুলের চড়াবালিতে আটকে দেশের রাজনীতিতে শূন্য হয়ে আছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবায়দুল কাদের শনিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সারা দেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদ সমাবেশে তিনি এই দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে অবায়দুল কাদের বলেন নেতিবাচক ধ্বংসাত্মক রাজনীতি করতে করতে আপনারা ভুলের চড়াবালিতে এসে নিজেরাই নিজেদের শূন্য করে দিয়েছেন আওয়ামী লীগ আপনাদের শূন্য করতে চায়নি তিনি বলেন খুনের রাজনীতি হত্যার রাজনীতি সন্ত্রাসের রাজনীতি জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতার রাজনীতি বাংলাদেশে আপনারাই শুরু করেছিলেন বাংলাদেশের সিরিজ বোমা হামলা বাংলা ভাইয়ের রাজনীতি আপনারাই শুরু করেছিলেন আজ কোন সাহসে সন্ত্রাসের রাজনীতির কথা বলেন কাদের আরও বলেন আপনাদের বিএনপি দেখলে মনে হয় শিল্পী জৈনুলের বিখ্যাত কাদা মাটিতে আটকে পড়া গরুর গাড়ির মতো কাদায় আটকে পড়া গরুর গাড়ির মতো বিএনপি আজকে আটকে আছে সেই কাদা থেকে বেরোতে হলে আপনাদের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে নেতিবাচক রাজনীতি খুনের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি জঙ্গিবাদের রাজনীতি দুর্নীতি বা পৃষ্ঠপোষকের রাজনীতি লুটপাটের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে তিনি বলেন বাংলাদেশের জনগণ আপনাদের সঙ্গে নেই আপনি ফখরুল নির্বাচিত হয়েও নিজের আসন শূন্য করে দিয়েছেন আপনি তো শূন্য হবেনই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ফখরুল সাহেব বলেছেন আওয়ামী লীগ তাদের রাজনীতি শূন্য করে দিচ্ছে যিনি নিজে নির্বাচিত হয়ে আসন শূন্য করে দেন তিনি কত বড় শূন্য ভেবে দেখেন কত বড় ফাঁপা বেলুনের মতো শূন্য তা ভেবে দেখতে হবে চামড়া শিল্প ধ্বংসের পায়তারা চলছে বিএনপি মহাসচিবের এমন মন্তব্যে কাদের বলেন বাংলাদেশের মানুষকে ভুলে গেছে সেই হাওয়া ভবনের লুটপাট দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কথা আজকে বলেন দুর্নীতিবাজ ব্যবসায়ীদের সিন্ডিকেট এই সিন্ডিকেটের পৃষ্ঠপোষক আপনারা যেমন আজকের এই সতেরো আগস্টে সিরিজ বোমা সারা বাংলাদেশের তেষট্টি জেলায় জঙ্গিবাদী সিরিজ বোমার পৃষ্ঠপোষকতা করেছিলেন তিনি বলেন অনেক কিছু ভুলে গিয়েছিলাম কিন্তু বিএনপি ভুলতে দেবে না পাঁচবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে আজকে দুর্নীতির কথা বলেন লজ্জা করে না একটু লজ্জা করে না লজ্জা শরমের মাথা খেয়ে ফেলছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র এখনও চলছে বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের বলেন এখনও ষড়যন্ত্র চলছে এখনও বাতাসের চক্রান্তের গন্ধ আসে রক্তের গন্ধ আমরা পেয়েছি বারবার আপনাদের প্রাইম টার্গেট বিশ্বে জনপ্রিয় জননন্দিত নেত্রী শেখ হাসিনা মির্জা ফখরুল ইসলামের বক্তব্য বিএনপির দেউলিয়াত্মের প্রমাণ দেয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন আজকে ফখরুল ইসলাম আলমগীর যখন বলেন বেগম জিয়ার মুক্তির আন্দোলন করতে পারেননি এটা তাদের দুর্ভাগ্য তিনি বলেন কত দেউলিয়া হয়ে গেছে এই দল এই দলের নেতৃত্ব দুর্ভাগ্যের জন্য বেগম জিয়ার জন্য আন্দোলন হয়নি এই ধরনের বুলি এই ধরনের ফাঁকা কথা এই ধরনের বক্তব্য তারাই দিতে পারে যাদের রাজনীতি যাদের আন্দোলন ভুলের চড়াওয়ালিতে আটকে পড়েছে আগামী ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে সবাইকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়ে অবায়দুল কাদের বলেন কয়েক মাস পর ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন নির্বাচন আবার আসছে জোর করে ক্ষমতার দাপট দেখিয়ে শেখ হাসিনা নির্বাচনে জিততে চায় না আমরা জনগণকে খুশি করে জনগণের রায় মেনে নির্বাচিত হতে চাই প্রতিনিধি যারা আছেন আপনারা কেউ যদি ভাবেন ক্ষমতায় আসি জিতে যাব তাহলে ভুল করবেন আপনাকে জনগণের মন জয় করে জনগণের ভোটেই নির্বাচিত হতে হবে সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের জয়ী হতে হবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জাহাঙ্গীর কবির নানক সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন আফম বাহাউদ্দিন নাসিম এ কে এম এনামুল হক শামীম মহিবুল হাসান চৌধুরী নওফেল দপ্তর সম্পাদক আব্দুস সোবান গোলাপ সদস্য কামরুল ইসলাম আনোয়ার হোসেন মহানগর উত্তরের সভাপতি রহমত উল্লাহ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ